এই মসজিদ আকসা কার ঘর আল্লাহর ঘর ये अल्लाह अक्सा तेरा घर है या अल्लाह अक्सा तेरा घर है या अल्लाह अक्सा तेरा घर है जालिमों के हाथ से उसको बचा दे আল্লাহ রব্বুল আলমিন হজরত সুলাইমানের হাতে বাইতুল মাকদিস নির্মাণ করলেন নামাজের জন্য কিসের জন্য বাইতুল মাকদিসে আমার নবী মেরাজের সময় সমস্ত নবীদের নির্মাণ করেছেন মসজিদ আকসা পবিত্র স্থান নামাজের জন্য আমার নবী বলেন তোমরা তিনটা মসজিদের দিকে ভ্রমণ করতে পারবে এতাকাবের জন্য নামাজ পড়ার জন্য এক নম্বর হলো মসজিদুল হারাম মক্কা শরীফ দুই নম্বর হলো মসজিদ হাজা মদিনা শরীফের আমার হাতে নির্মিত মসজিদে নবী তিন নম্বর হলো বাইতুল মাকদিস এই তিনটা জায়গাতে ভ্রমণ করার জন্য যদি তোমরা লক্ষ টাকাও যদি খরচ করতে হয় আল্লাহ রব্বুল আলমিন আসা যাওয়া সমস্ত টাকা তোমাদের আমার নামার মধ্যে দিয়ে দেবে এই তিনটা জায়গার মধ্যে ভ্রমণ করতে গেলে ওগুলো কোনো আল্লাহ অপসারিত হবেন না এবাদতের মধ্যে মশগুল করবেন আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ এই মসজিদ আকসা কার ঘর আল্লাহর ঘর ये अल्लाह अक्सा तेरा घर है या अल्लाह अक्सा तेरा घर है या अल्लाह अक्सा तेरा घर है ظالموں کے ہاتھ سے اس کو بچا دے یا اللہ বাইতুল মাকদিস তোমার ঘর এই ঘরকে ইহুদিদের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো সব বলে আমি কারণ ইহুদিরা তো নামাজ পড়ে না বাইতুল মাকদিস নিয়ে এত কারাকারি বাড়াবাড়ি করার তোমাদের কি প্রয়োজন বাইতুল মাকদিস তো আমাদের স্থান মুসলমানরা নামাজ পড়বে ইবাদত করবে আল্লাহকে ডাকবে এই জন্য আল্লাহর কাছে দোয়া করি ইয়া আল্লাহ আকসা তেরা ঘর है जालिमों के हाथ से उसको बचा दे हमारे जिगर में खून बह रही है ہماری جگر میں خون بہ رہی ہے اسرائیل کی ظالموں کی ہاتھ سے اس کو بچا دے ضرور اللہ اکبر আমি তো নেটে তেমন অনলাইনে তেমন থাকি না ব্যস্ত মানুষ আজকে জুমার আগে একটু করে ঢুকলাম দেখলাম যে আজকের দিনে সমস্ত ফিলিস্তিন বাইতুল মাকদিসে ঈদের উল্লাস ঈদের বিজয় পালন হচ্ছে কারণ সেখানে ইসরায়েল হানাদার বাহিনী যুদ্ধবিরতি করে সেখান থেকে পালিয়েছে আর ফিলিস্তিন আমার ভাইয়েরা মুজাহিদ ভাইয়েরা আজকে ঈদের আনন্দ ঈদের উৎসব বিজয় দিবস পালন করছে জোরে বলুন আল্লাহ আকবর আবার বলুন আল্লাহ আকবার বাইতুল মাকদিসের বিজয় হবে ইমাম মাহাদির ইমামতি হবে বাইতুল মাকদিসে হজরত ঈসা আলহ ইসলাম বাইদুল মাকদিস আগমন করবে ইসলামের বিজয় সূচনা বাইদুল মাকদিস সারা পৃথিবীতে শুরু হবে সারা পৃথিবীতে আবার ইসলামের জয় গান শুরু হবে ইহুদিরা নিপাত যাবে ধ্বংস হবে একজন ইহুদিন বিপক্ষে একটা গাছ পর্যন্ত সাক্ষী দেবে মুসলমান মুজাহিদ দিকে ডেকে বলবে হে মুসলিম মুজাহিদরা এসো পিছনে এই ইহুদি সন্ত্রাস আমার পিছনে লুকিয়ে আছে এ হচ্ছে জালেম বাইতুল মকদিসকে তারা শহীদ করেছিল তুমি তাকে গুলি মেরে হত্যা করো চিৎকার দেব আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আবার মুসলমানদের বিজয় দান করো এই বাইতুল মকদিসের যুদ্ধ থেকে প্রমাণ হয়েছে কাফেরদের কাছে শত অস্ত্র থাকতে পারে তোমরা মন চাইলে মুসলমানদেরকে মেরে শেষ করতে পারবা না আমার আল্লাহ আছে আমার আল্লাহ কিছু মুজাহিদের শাহাদতকে কবুল করেছেন আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ইমানের উপর মজবুত থাকবে তৌফিক দান করুন এবং আমলের উপর তাকবার তৌফিক দান করুন এবং আমাদের বিচলিত হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ যদি আমাদের শাহাদত চাই তাহলে আমাদের শাহাদত হতে কোনো অসুবিধা নাই আমাদের ইমান হলো সত্য কোরআন সত্য মসজিদ আকসা সত্য আমার রাসুল সত্য ঠিক কিনা বলেন হজরত সোলাইমান আলাইসালাম তেরো বছর বয়সে রাজত্ব নেন রাজত্ব নেওয়ার পরে ওনার যে প্রথম যে গুণ ছিল এ যে বাতাস বায়ুমণ্ডলকে আল্লাহ রব্বুল আলমী সুলাইমানের আনুগত্য করে দিয়েছেন হজরত সুলাইমান এই বায়ুর পিঠে নিজ সিংহাসনে সাবার হয়ে দু মাসের পর একদিনে পৌঁছে যেতে সুলাইমান তার সিংহাসনে বসতেন তার জিন এবং উজির নাজির তার সৈন্যবাহিনী সকলকে নিয়ে সিংহাসনে বসতেন আর বাতাসকে নির্দেশ দিতেন বাতাস তাদেরকে আপনার বিমানের মতো দুই মাসের পর একদিনে পৌঁছে দিতেন সেই সময় কিন্তু বিমান ছিল না আল্লাহ পেট্রোল ছাড়া কোনো দুনিয়ার কোনো যান্ত্রিক কোনো সাহায্য ছাড়া আল্লাহ বাতাসের মাধ্যমে সেই কাজ আল্লাহ সুলামানকে দেখিয়ে দিয়েছেন আওয়াজ এখন তারা বিমান বানায় তারা কত অহংকার তারা পৃথিবীর সারা বৈজ্ঞানিক এইগুলো তো তোমরা কোরআন থেকে সংগ্রহ করেছ কোথেকে কোরআন থেকে আজ থেকে তিন হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন সেই নমুনা আল্লাহ সুলামানকে দান করেছেন বাতাসের মাধ্যমে উনি নিয়ে যেতেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহরু আমি বায়ুকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম যা সকালে এক মাসের পর বিকালে এক মাসের পর অতিক্রম করত আওয়াজ দেয় এখানে আমাদের সমাজে কিছু বক্তা আছে যারা অনেক বড় বড় টাইটেল আছে হ্যাঁ সেদিকে আমি ওদেরকে আমি খাটো করতেছি না এখানে সোলাইমান আলী সালামের ঘটনাকে বিভিন্নভাবে বানিয়ে বানিয়ে বলে তারা মানুষকে চোখের পানি ফেলায় এবং তাদের পকেটের টাকার অ্যামাউন্টটা বাড়ি করে যেমন এখানে একটা আওয়াজ যদি এভাবে করে আমি যদি আপনার সাথে এভাবে বলি হজরত সুলাইমান তিনি তার সৈন্য চার লক্ষ সৈন্য নিয়ে সিংহাসনে বসে উনি বাতাসে ওড়াল দিয়ে যেতেন ওনাকে রৌদ্র থেকে বাঁচানোর জন্য বৃষ্টি থেকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ পাখি তার মাথার উপর ছায়া দিতে সুভালো বলেন নাই এগুলো মিথ্যা কথা কত সুন্দর কিন্তু এগুলো কি মিথ্যা কথা মানুষ মিথ্যা কথার মধ্যে বেশি আনন্দ পায় আমার রাসুল কি বলছে জানেন মান ফাসাল কোরআন বিরাইহি না যে কোরআন শরীফের ব্যাখ্যা নিজ মন থেকে করবে তার ঠিকানা হলো জাহান্নাম নাহসুল্লাহ এখন আপনারা কিভাবে বুঝবেন যে কোন কোন কথাটা সত্য কোনটা অসত্য যেটা আমাদের শুনতে কেন ভালো লাগে আমরা সেটাকে সত্য মনে করি যেটাকে শুনতে একটু কষ্ট হয় ওইটাকে আমরা শুনতে আমরা এটাকে মিথ্যা মনে করি এটা সত্য বাস্তব আমরা যখন ছোট ছিলাম মাদ্রাসা যখন আমাদের সাপ্তাহিক দিন হুজুররা সোমবারে জোহরের পর আমাদেরকে এই নৈতিক শিক্ষার জন্য আমাদেরকে ওয়াজ করতেন তোমরা টয়লেটে করো দুষ্টামি করো রাতের ঘুমানোর সময় দুষ্টামি করো মসজিদে দুষ্টামি করো তারপর সেখানকে ছাত্রদেরকে শাসন করা হতো ওই সময়টা আমাদের জন্য কেয়ামত চলতো খালি ঘরের দিকে তাকাইতাম ঘরের টাইম কেন শেষ হয় না আসলে এখন বুঝতেছি ওই বয়ানটা না হতে ওই ধরনের শাসন যদি না হতো আজকে মৌলানা আবু বকর আপনাদের সামনে কথা বলতে পারতেন না ঠিক কিনা বলেন আমরা যে ওষুধ খাই এটা মিষ্টি না তিতা কি বলেন না তিতা না নাকি আপনাদের বলে মিষ্টি হয়ে যায় এই তিতা না খেলে আপনি ভালো হবেন হ্যাঁ ভালো জিনিস তিতা কিন্তু তিতাটা খেলে কিন্তু আমাদের আমলে ইমানের আমাদের লাভ হবে আওয়াজ দিয়ে বলুন সোহান মিষ্টি কথার ফুল চুরিতে ইমান হারাবেন না সত্যটা বোঝার চেষ্টা করার আমাদের প্রয়োজন আছে কি নেই হজরত সোলেমানের ঘটনা নিয়ে আমাদের সমাজে অনেক মিথ্যা ওয়াস কাহিনী বলা হয় যেটা কোরআন বলে নেই কোরআন যতটুকু বলছে আমাদেরকে এর বাইরে বলার কোনো কি নাই সুযোগ নাই বিশেষ করে ইহুদিরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি মানুষের কাছে উপস্থাপন করার জন্য তারা বিভিন্ন হজা সোলেমা সম্পর্কে মিথ্যা কথা তারা বলে এগুলো আমাদের মাদ্রাসার বাসায় এগুলাকে বলা হয় ইসরায়েলি রাওয়াইয়া কি বলে ইসরায়েলি রাওয়াইয়া বানানো কাহিনী আরও অনেক কথা আছে আমি বলবো এগুলো আপনাদেরকে হজরত সুলাইমান আলী ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন এই বাতাসকে আনুগত্য করে দিয়েছেন সুরা আম্বিয়া একাশি নম্বর আয়াতে বলেন ওয়ালি সুলাইমান রিহা আসিফাতান তাজরি بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين আল্লাহ বলেন আমি পবল বায়ুকে সোলেমানের অধীন করে দিয়েছিলাম যা তার আদেশ আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি আর আমি সকল বিষয়ে সম্যক অবগত রয়েছি আল্লাহ রব আলমিন সুরাই সাবার বারো নম্বর আয়াতে বলতেছেন যে আমি সোলেমানের জন্য গলিত তামার ঝর্ণা বাসিয়ে দিয়েছি হুম কি গলিত তামার ঝর্ণা কিসের ঝর্ণা আমার তামা গলিত তামার ঝর্ণা আমি সোলাইমানকে দান করেছি আল্লাহ বলেন আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম আমাদের পানির ঝর্ণা পড়ে না ঝর্ণা দেখেছেন দেখেছেন এভাবে তামার জন্য সোলাইমানের জন্য আমার আল্লাহ বর্ষণ করতেন আর ওই গলিত তামা দিয়ে কী করতেন ওমিনাল জিন্নি মাইয়া আমালু বাইনা ইয়াদাইহি বিইজনি রাব্বিহি এবং জিন্নাতের একটা দল তারা হযরত দাউদের সামনে বিইজনি রাব্বিহি আল্লাহর নির্দেশে কার নির্দেশে আল্লাহর নির্দেশে ওই জিন্নাতেরা গলিত তামা দিয়ে সমস্ত কাজগুলো করতেন আওয়াজ দিয়ে বলুন সোহান হজরত সুলেমানকে জিন্নাতকে আনুগত করে দিয়েছেন কে বর্তমান সমাজে কিছু মানুষ জিন্নাতকে আনুগত করে তাদের দিয়ে অনেক খারাপ কাজ করায় জাদুকর আছে না নেই সোলেমান আলাইসালামের যুগে জাদুর মত ছিল আল্লাহ সুলাইমানকে এমন ক্ষমতা দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তোমরা যেগুলো জাদু করতেছো এগুলো হচ্ছে জাদু মিথ্যা আর সুলাইমান যেটা করতেছে এটা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে মোজেসা আওয়াজ দিয়ে বলেন সোহান সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আল্লাহ রব্বুল আলমিন সুলাইমানকে জিন্নাতের উপর সমস্ত শক্তি দান করেছেন এজন্য আল্লাহ বলেন বেইসনি রব্বিহি জিন্নাতেরা আল্লাহর নির্দেশে সুলেমানের সকল হুকুমকে বাস্তবায়ন করতেন অমান্যাজিক মিনহুম আন আমরিনা আর জিন্নাতের মধ্যে থেকে যারা আমার নির্দেশের অমান্য করত আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাব যে সমস্ত জিন্নাতারা সোলেমানের কথা শুনবে না তাদেরকে আমি কঠিন শাস্তি দিয়ে প্রজ্বলিত আগুন দিয়ে আমি তাদেরকে শাস্তি আমি তাদেরকে দেব সোলেমান যা চাইতেন জিন্নাতেরা ওই গরিত তামা দিয়ে সব কিছু করতেন কি বানাতেন মিন মাহারি বড় বড় দুর্গ বানাতেন ওয়াতামাসিলা এবং গাছপালার ভাস্কর্য বানাতেন বিভিন্ন কারুকার্য করতেন ওয়াজেফানিন কাল হাউস পাত্র বড় বড় হাউজের মতো পাত্র বানাতেন এবং চুল্লির উপর স্থাপিত বিশাল বিশাল ডেক বানাতেন আল্লাহ বলছেন এ মালু দাউদ শুক্র হে দাউদ পরিবার কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও ওয়াকালিলুম মিন আল্লাহ বলছে আমার অল্প বন্ধায় শুক্রিয়া আদায় করে এবার আসুন বাইতুল মাকদিস আপনারা দেখেছেন শোষণকে তো দেখেন নাই আপনারা ছবিতে দেখেছেন নিউজে দেখেছেন বাইতুল মাকদিস দেখতে কেমন কেমন সুন্দর লাগে না অনেক সুন্দর বাইতুল মাকদিসের যে অবকাঠামো যে পাথরিক যে কারুকার্য এই যে সুন্দর পিলার এবং ভিতরের বাহিরের এই যে একটা বিশাল কাণ্ড এইটাকে নির্মাণ করেছেন এটা হজরত সুলাইমান জিন্নাত দিয়ে নির্মাণ করিয়েছেন আওয়াজ দিয়ে বলুন সোহান হজরত সুলাইমান আলাই ইসলাম উনি ক্ষমতা পেয়েছেন কয় বছর বয়সে তেরো বছর বয়স থেকে মসজিদ আকসার নির্মাণ কাজ শুরু করেছেন হজর সুলাইমান চল্লিশ বছর পার হয়ে গেল বাইতুল মাকদিসের কিছু কাজ বাকি রয়ে গেল এই হল রসলাই মানের মৃত্যু এসে গেল হায়াত শেষ হয়ে গেল মালাকুল মত হাজির হল সোলেমানকে বলল তোমার হায়াত শেষ হয়ে গেছে সোলেমান বলল বাইতুল মাকদিসের কাজকর্ম শেষ হয় নাই বাবার স্বপ্ন এখন অসম্পূর্ণ রয়ে গেল বাবার স্বপ্ন পূরণ করতে হবে তখন হজরত সুলাইমান বাইতুল মাকদিসের যে গ্লাসে মেহরাব আছে ওই মেহরাবে চলে গেলেন লাঠির উপরে বল করে এবাদতের মধ্যে দাঁড়িয়ে গেলেন ওই মুহূর্তে সলেমানের এই দেহ থেকে তার রূহ পিঞ্জরে ছেড়ে আল্লাহর কাছে চলে গেল কিন্তু আল্লাহ রব্বুল আমি অসম্পূর্ণ কাজকে শেষ করার জন্য এই মৃত দেহকে লাঠির উপর আল্লাহ রব্বুল আমি পরিপূর্ণ এক বছর দাঁড় করাই রাখলেন কারণ সোলেমানের মৃত্যুর কথা যদি শুনে জিন্নাতারা তাদের কাছ ছেড়ে পালাবে কারণ তারা তো কাজ করে কার বয়ে সোলেমান ইসলামের বয়ে এখন ওনার মৃত্যু হয়ে গেছে কাস্ত বাকি আল্লাহ বলছে তোমার মৃত্যু যখন শেষ হয়ে গেছে মৃত্যু দেওয়ার সেই সিস্টেম আল্লাহ আমার কাছে নাই মানুষের মৃত্যু যখন চলে আসবে তোমার যতই স্বপ্ন থাকুক তোমাকে মৃত্যুবরণ করতেই হবে কিন্তু যে অসম্পূর্ণ কাজ বাবার স্বপ্ন আমি পূরণ করো না আমি পূরণ করব এটা পূরণ করানোর ব্যবস্থা নিয়েছে কে আল্লাহ হজরত সুলাইমান লাঠির উপর বল করে মৃতদেহ দাঁড়িয়ে সোলাইমান এবাদতের মধ্যে দাঁড়িয়ে আছে তারা কাজ করতে লাগলো এক বছর পূর্ণ হল এক বছর পূর্ণ হওয়ার পরে বাইতুল মাকদিসের কাজ শেষ হয়ে গেছে এবার আল্লাহ আমি আলামিন গুণ পোকাকে অর্ডার দিল তোমরা এবার মোসা আলাইসালামের লাঠিকে খেতে থাকো আল্লাহ কিছু কি পাঠালেন গুড় পোকা উল পোকা দাম পাতুল আর পাঠালেন তারা লাঠিটা তো খেতে শুরু করলো যেদিন বাইতুল মাকদিসের নির্মাণ কাজ শেষ হল ওই দিন ওই লাঠিকে ওই লাঠিকে মাঝখানে খেয়ে ফেললো উল পোকা ঘন পোকা খাওয়ার পরে একদিকে বাইতুল মাকদিসের শেষ কাজ শেষ হলো অন্যদিকে সুলাইমান আস্তে করে মাটিতে লুটিয়ে পড়ল জোর বলুন আল্লাহ আয়াতে বলেন ফালাম্মা কদাইনা আলাইহিন মাউতা যখন আমি সুলাইমানের উপর মৃত্যুকে আমি ফাইসলা করলাম মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাবাতুল আরদি তার যে মৃত্যু হলো এটা একমাত্র জমিনের ওই পোকা বুঝিয়ে দিয়েছে জমিনের ওই পোকা যদি লাকি না কেত সলেমানের মৃত্যুর সংবাদ মানুষে এখনো পর্যন্ত পেত কারণ সলেমানের পাশে গিয়ে ওনাকে এভাবে দেখার কোনো সুযোগ সাহস কারো ছিল না এত বড় বাচ্চা আমাদের কথা তা কেউ শোনে না হত সলেমানের কথা পশু পাখি গাছপালা বাতাস পানির মাছ সবাই শুনত আমি এগুলো কোরআন দিয়ে বলবো ইনশাল্লাহ